ধোখদা দাও আমায় আবার অবরদার দিল ধোখদা দাও আমায় আবার অমরদার দিল দালির মতো বীর সেনানী জাগাতের খেল দেওয়ালির মতো বীর সেনানি জাগাতের খেল দাও খোদা দাও আমায় আবার অমর তারা যদি দাও খোদা দাও আমায় অমর দারাজ দিল যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাবে দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল দাও খোদা দাও আমায় মরদারা দিল মোতালিবকে দাও ঘরে ঘরে আল্লাহর কাবা রক্ষার তরে মোতালেবকে দাও ঘরে ঘরে আল্লাহর কাবা রক্ষার তরে আবরাহা এলে আবার শক্ত কর দিল আবার শক্ত কর দিল দাও খোদা দাও আমায় অমর দার যদিল দাও খোদা দাও আমায় দিল সাচ্চা ইমান দাও আমাকে শত যাদের দেখে বিশ্ব আবার বলু কুমার সচ্চাই মান ইমান দাও আমাকে শত সাহাবা যাদের দেখে বিশ্ব আবার বলু কুমার আবার পাঠাও আবু বকার ফেতনা পাশাত ঘুসুকু সমর আবার পাঠাও আবু বকার ফেতনা ফাসাদ ঘুসুকু সমর অনারটল পাহাড় শাম দাও সে মনের মিল অনারটল পাহাড় শাম দাও সে মনের মিল দাও খোদা দাও আমায়াবার অমর দার দিল দাও খোদা দাও আমায়াবার অমর দারাজ দিল দাও খোদা দাও আমায়াবার অমর দারাজ দিল দাও খোদা দাও আমায়া